Listen I আল্লাহর কোরআনের প্রত্যেকটা শব্দ সত্য আল্লাহর কোরআনের প্রতিটা আমার আল্লাহ যা বলেছেন কোরআনের প্রত্যেকটা আয়াত হলো সত্য যদি আল্লাহর কোরআন সত্য হয়ে থাকে তাহলে আল্লাহ জান্নাতের কথা বলেছেন নিশ্চয়ই তা সত্য আল্লাহর কোরআনে আল্লাহ জাহান্নামের কথা বলেছেন সেটাও সত্য আল্লাহ কোরআনে আল্লাহ তাআলা আযাবের কথা বলেছেন সেটা সত্য আল্লাহ কোরআনে আল্লাহ শাস্তির কথা বলেছেন এটাও সত্য কোরআন হয়ে থাকে আমি শিব শক্তি মহারাজ পৃথিবীর আমন্ত্রণ পণ্ডিত ভারতের প্রধান ধর্মগুলি প্রধান দেবতা যদি আমি ইসলাম ধর্ম গ্রহণ না করি তাহলে আল্লাহ বলেছেন ইসলাম ধর্ম গ্রহণ করলাম না তাহলে আমার তো উপায় থাকবে না জাহান্নামের আযাব আমার জন্য তৈরি হয়ে আছে জাহান্নাম রেডি হয়ে আছে ওই জাহান্নামের চিন্তা যখন মাথায় চলে আসলো অন্ধকার কবরে একা একা কেমনে ঘুমাবো অন্ধকার কবরে একা একা কেমনে থাকবো আমার আপনজন থাকবে না স্ত্রী সন্তান থাকবে না মহারাজার ক্ষমতা থাকবে না একদিন আমি মারা যাবো মৃত্যুর পরে আপনাদের আমার কবরে ডেকে আসবেন ওই কবরে একা একা কেমনে ঘুমাবো ওই কবরে একা একা কেমনে থাকবো আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা আযাবের ব্যাপারে বলেছেন আযাব হবে জাহান্নামের শাস্তি হবে আল্লাহ নবী জাহান্নামের শাস্তির কথা বলেছেন ইসলাম না মানলে কবরে আযাব হবে দিন না মানলে কবরে আযাব হবে যদি ওই কবরে আমার আযাব হয় চাইতে পারবে না ওই কবর আজাব থেকে বাঁচবো কেমন করে তাহলে ইসলাম ধর্ম আমার মানতেই হবে মানতেই হবে মানতেই হবে এই জন্য তিনি ফোন করলেন আমার আমার যা কিছু হোক না কেন আমি ইসলাম ধর্ম কবুল করেই ছাড়ব আমার বন্ধু সেজর সাথীন ইসলামুল হক শিব শক্তি মহারাজ এখনো কালিমা পড়ে নাই মুসলমান হয় না ইমামদের কাছে যায় ইমামদের কাছে গিয়ে বলি ইমাম সাহেব আমার তো মুসলমান হতে মনে চায় আপনি আমার মুসলমান বানায় দেন কালিমা পড়ায় দেন ভারতের জমিনে প্রধান হিন্দুদের ধর্মগুরুকে যদি মুসলমান বানানো গোটা ভারত চলে ইমামের বিরুদ্ধে আন্দোলন চলবে আমার বাবা ইমামের কাছে গিয়ে বলি আপনি আমার ইসলামের কালিমা পড়ায় মুসলমান শোনা দেন কিন্তু বন্ধু তিনি অস্বীকার করেন এই তো ফিরে দেন ওই দরজায় যায় কিরা দেয় মুসলমান হতে পারে না শেষ পর্যন্ত কন্ট্রোলের যে কোন মূল্যেই হোক আমি ইসলাম ধর্ম গ্রহণ করবই করব আমার বন্ধু ইসলাম ধর্মের প্রতি তারা আকর্ষণ কেন হলো কারণ আল্লাহর কোরআনের গবেষণা করে দেখেছে আল্লাহ কোরআন আল্লাহ যা বলেছেন একটা মিথ্যা বলেন না আমার হাদিসে যা যদি আল্লাহর কোরআন সত্য হয়ে থাকে জাহান্নামের আগুন সত্য যদি আল্লাহর কোরআন সত্য হয়ে থাকে আল্লাহর জান্নাতের ঘোষণাও সত্য যদি আল্লাহর কোরআন সত্য হয়ে থাকে কবরের আযাব সত্য যদি আল্লাহর কোরআন সত্য হয় তাহলে মৃত্যুর সময় মৃত্যুর শাস্তিও সত্য যদি আল্লাহর কোরআন আসানি ফজিলতের ব্যাপারে যত কথা আছে সেটাও সত্য পড়ে গেলেন এখন কেমন করে আমি ইসলাম ধর্ম গ্রহণ গেলে ফিরে দরবারে গেলে ফিরে গেলে ফিরে যায় ইসলামুল মাঝে মাঝে আল্লাহর দরবারে সেজদা দিয়ে দেখি কিনা অন্ধকার রজনীতে আল্লাহর দরবারে সেজদা পড়ে যায় শিব শক্তি আল্লাহর দরবারে পড়ে কান্দার বলে মা দুনিয়ার সব দরবার থেকে আমার দিল তোমার দরবার থেকে নিরাশ করে দিল আল্লাহ দিল আল্লাহ তোমার দরবার থেকে আমার দিল আল্লাহ আমার আল্লাহ দুনিয়ার রহমাতুল্লাহ ওরে আমার আমার রহমত থেকে নিরাশ হয়ে না দুনিয়ার মানুষের কাছে রাস্তা বন্ধ হলে রাত্রে গভীর পর্যন্ত যত পারবে ততই আমার দরজা খুলে যায় লুকায় লুকায় নামাজ পড়ে লুকায় লুকায় জিকির আল্লাহ আল্লাহ ডাকতে হঠাৎ করে একদিন রাতের বেলা ঘুম আসে না আল্লাহ নবী পাকের জীবনী পড়তে পড়তে ঘুমায় গেল হঠাৎ করে শিব শক্তি মহারাজ দেখতে পেল বিশাল বড় একটা প্রাণী তাকে ধাবা করছে পিছন দিক থেকে স্বপ্নের মধ্যে দেখতে পেল বিশাল বড় প্রাণী ধাবা করছে ওই ধাবাকৃত প্রাণীটা আস্তে আস্তে তাকে যখন পিঠের দিক থেকে কামড় দিবে এমন সময় শিব শক্তি মহারাজ ঘুমের করে চিল্লাইতেছে দেবার জন্য আসে না সর্বশক্তির সামনে গিয়ে দেখে তিনজন মানুষ তার সামনে দাঁড়িয়েছে ওই তিনজন মানুষকে দেখার সাথে সাথে বিষাক্ত প্রাণীটা দূরে চলে গেল হিংসা দূরে চলে গেল আল্লাহর বান্দা শিব শক্তি দেখতে তিনজন মানুষদের মধ্যে একজন ডান পাশে আরেকজন বাম পাশে মাঝখানে এমন একজন সুন্দর চেহারা হবে সাথে পানিটা দূরে সরে গেল কেবু আপনি আপনার পরিচয় দেন পরিচয় দেন তখন আল্লাহর বান্দা ডাক দিয়া বলে ওরে আল্লাহর বান্দা দিয়া মানে জিবরিয়া যার জন্য তুই রাত্রিবেলা ঘুমাইতে পারস না যার জন্য রাত্রিবেলা ঘুমাইতে পারলি না যার জন্য মাঝে মাঝে লুকিয়া লুকিয়া নামাজ পড়া যার জন্য করে ঘুমাই তুমি রাতের বেলা দুরু শরীফ পড়ে ঘুমাও আমি ঠিক এই মদিনাতুল মুনাফফায় তোমার দুরুদের হাদিয়া পাই ওরে আল্লাহর বান্দা তুমি জানো না আমি কে আমি তোমার প্রিয় নবী প্রিয় নবী প্রিয় নবী আল্লাহ আকবার আমি তোমার প্রিয় নবী রহমাতুল লিল আলামিন আমি তোমার সামনে হাজির হয়ে এসেছি তোমার অস্থিরতা দেখে পাগলামি দেখে আমি রসুলার মদিনার রোজায় থাকতে পারি আমি রসুলার মদিনার রোজায় থাকতে পারি নাই আমি রহমত তোমার আমি তিনি তোমার কাছে এসেছি কেন ও শিব শক্তি মহারাজ তুমি জানো মুসলমান হওয়ার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদে গেলা মিম্বারের কাছে গেলা দরবারে গেলা আশ্চর্য স্বপ্ন দেখলাম যে আশ্চর্য স্বপ্ন জীবনে কোনোদিন উঠে শিব শক্তি বলে ব্যাপার কি মহারাজ ডাক দিয়ে বলে ও আমার ঘরের বিবি তুমি কি শিব মহারাজ বলে বিবিরে যদি নবীকে তুমি স্বপ্নে দেখাই থাকো আর দেরি করা যাবে না দেরি করা যাবে না রাসূল যেহেতু কালিমা পড়াইছে আর দেরি করা যাবে না আমরা কালিমা পড়েছি ফাঁকা সন্তানের ঘোষণা দিয়া দাও চোরে আল্লাহু আকবার আল্লাহ আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার মাত্র ঘোষণা দিলেন তার শুরু হয়ে গেল কারণ সবটা কথা কথা ঠিক ইসলাম ধর্ম ও যদি তোমার কাছে ভালো না লাগে তুমি কালিমা ছেড়ে দাও নাস্তিক হয়ে যাও কাফের হয়ে যাও মুনাফিক হয়ে যাও বেঈমান হয়ে যাও বেদিন হয়ে যাও কিন্তু ইসলামের মধ্যে থাইকে তুমি বেদিনের রঙে রঙিন হইবা ইসলামের মধ্যে থাইকে তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলবা এটা মুসলমান কখনো বরদাস্ত করতে পারে না আল্লাহু আকবার তবে শত্রুরা হুঁশিয়ার সাবধান আমার ভাইরা ভাইরা সেই জন্য ইসলামুল হক তার পরবর্তী নাম হলো ইসলামুল হক ইসলামের জন্য কখনো বের করে দিও না বের করে দিও না বের করে দিও না আল্লাহ নবীর মদিনায় যাওয়ার পর রাসূলের পাকের রওজা মুবারকে যাওয়ার পর আমার রাসূলকে সালাতু সালাম দিয়ে ইসলামুল হক বলে নবী গো আপনার জন্য পাগল পড়া হয় দেশ ছাড়লাম সমাজ ছাড়লাম আপনার জন্য পাগল করা হয়ে আমি আমার বংশধর আপনজন ছেড়ে আসলাম গো নবীজি কিয়ামতের ময়দানে আপনি কিন্তু ঘরে ছাড়বেন না ভুলে যাবেন না আমার বন্ধু সেই ইসলামুল হক ইসলামের ধর্ম গ্রহণ করেছেন ইসলাম যদি সত্য ধর্ম না হতো পৃথিবীর মহাপণ্ডিতরা কালিমা পড়ে মুসলমান হতো না একটা দ্বারা বোঝা যায় ইসলাম হলো মহান ধর্ম ইসলাম হলো সত্য ধর্ম ডক্টর মনীষ বোকাইলি পৃথিবীর নাম করা বিজ্ঞানী আমার বন্ধুগণ আঠারোটা ভাষার উপরে পণ্ডিত অর্জন করার পর ইসলাম ধর্মের গবেষণা করার পরে কোরআন নিয়ে গবেষণা করার পর মরিস বুকাইলেও কালিমা পড়েছে মুসলমান হয়েছে আমার বন্ধু রসুলের প্রশংসা দুনিয়ার প্রত্যেকেই করেছে প্রত্যেকেই করেছে ইসলামুল হক যদি পৃথিবীর জমিনে আল্লাহ নবীর আদর্শের জন্য সংগ্রাম করে লড়াই করে বাঁচার জন্য জান্নাত পাওয়ার জন্য যদি আন্দোলনরা সংগ্রাম করতে পারে আমরা তো সে নবীর দিন পেয়েছি ইসলাম পেয়েছি বন্ধ যদি ইসলাম রক্ষার জন্য আমার নবীর ইজ্জত রক্ষার জন্য সব বিসর্জন দিতে হয় ওই বিসর্জন দেওয়ার মন মানসিকতা যার থাকবে তার নাম হলো মুসলমান ঠিক কিনা আমার কষ্ট হচ্ছে আলোচনা চলবে আমার রব্বুল আলামিন বিশ্বজগতের শ্রেষ্ঠ নবী আসলেন মক্কাতুল মুকাররমায় সেই নবী মক্কাতুল মুকাররমা থেকে দেরি পেশিরি থাকতে পারেন নাই নবী আমার আমার বন্ধু আল্লাহর হাবিব তিপ্পান্ন বছর বয়সে আমার বন্ধু আল্লাহ নবী যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হয়ে যায় মদিনা জমিনে দেওয়ার পর পৃথিবীর ইতিহাস লিখতে পায় নবীজি মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে সমস্ত মদিনার মানুষ রাসূলের জন্য পাগল করা ছিল প্রত্যেকটা মানুষ রাসূলকে আহ্বান করার জন্য পাগল করা ছিল প্রত্যেকই রাসূলের শানে নাচ গাইতে লাগলো তালান রাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ প্রত্যেকে রসুলের সামনে সুন্দর সুন্দর নাচ গাইতে লাগলো আবার নবীকে প্রত্যেকের ঘরে নেওয়ার জন্য পাগল করা হলো আপনাদের এলাকায় যদি জনপুরে বিশ্বাবুজুর আসে সবাই নেওয়ার জন্য পাগল করা হয় উজানির চরমনায় বিশ্বাবুজুর আসে সবাই নেওয়ার জন্য পাগল হয় আমার নবী মদিনা তো নিমা ধরাই গেলেন মদিনার সমস্ত আলেমরা ইহুদি আলেমরা পাগল করা হয় আমার নবীকে নেওয়ার জন্য পাগল করা হয় সিরিয়াল লাইন ধরে দাঁড়ালো রহমতে কাছে আবেদন করলে ইয়া আপনি আমার ঘরে আপনি আমার ঘরে আমি তোমাদের ঘরে তাসবিহ করছ না আমি ওটার লাগাম ছেড়ে দিব যেই ঘরের দরজায় গিয়ে আমার ওটা থেমে যাবে ওই ঘরের মধ্যে আমি তাসবিহ নিব আল্লাহ নবী ওটার লাগাম ছেড়ে দিলেন ওর হাতি হাতি পা পা করে করে করে করে আস্তে আস্তে গিয়ে মদিনাতুল মোনাফারা একটা মাত্র বাড়ি দোতলা বাড়ি ছিল ওই সময় সব চোদ্দশো বছর আগের কথা চোদ্দশো বছর আগে দোতলা বাড়ি ছিল যার তিনি হচ্ছেন হজরতে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু আইয়ুব আল আনসারী বাড়ির সামনে দাঁড়িয়ে রাহমাতুল লিল আলামিন অগ্নিটা বসে পড়ল সুবহানাল্লাহ আমার সামনে দাঁড়ালেন ইতিহাস ডাক্তারা বলেন নবীজি চাইলে তো প্রত্যেকটা মদিনার মানুষের ঘরে তো নিতে পারতেন কিন্তু আবু আইয়াব আল আনসারীর বাড়ির সামনে উঠিয়া দাঁড়ালো কেন এ মুসলমান আপনারা জানেন না মদিনাতে ইহুদিদের বসবাস কেন এসেছিল মদিনার জমিনে ইহুদিদের বসবাস কেন এসেছিল ইতিহাস নাকি আমার বন্ধুগণ আমার গভর্নর ছিলেন বাদশাহ ইসমাইল আব্দুল হুমায়ুন ওই বাদশাহ হচ্ছে আব্বাল হুমায়ুনি বিশাল লস্কর দিয়ে সৈন্যবাহিনী নিয়ে আমার বন্ধু সিরিয়া বিষয় বিচার করার জন্য সংগ্রাম করে লড়াই করে বিচার করার জন্য সময়ে লক্ষাধিকের উপরে সৈন্যবাহিনী সঙ্গে নিলেন এবং বন্ধু পণ্ডিত ডাক্তার কবিরাজ মিলে বারো হাজার দিলেন বারো হাজার আরে মহাশয় এবং এক উপরে সৈন্যবাহিনী তার সাথে বাদশা চলতেছে চলতেছে বাচ্চার দিকে সবাই তাকায় তাকে আনন্দ উল্লাস করে এখন আমাদের দেশের বাচ্চাদের আমাদের দেশের বাচ্চারা যখন চলাফেরা করে রাজারা যখন চলাফেরা করে তখন কত মশান চলে দুই দিন আমি রাস্তা ব্লক হয়ে থাকি ঠিক কিনা কারণ এটা প্রধানমন্ত্রী আসতেছে তাকে একটা জায়গা দিতে হবে তার রাস্তাটা নিরাপদ করার দায়িত্ব প্রশাসনের আছে বাচ্চা যখন করছে যেতে যেতে যেতে যেতে আমার এমন একজন রাষ্ট্রপ্রধান ইয়েমানের শক্তিশালী গভর্নর আমি আমার মধ্যে এমন বড় খবর না আমি ইয়ামান থেকে আসলাম মক্কায় মক্কার লোকেরা আমার দেখতে আসে না মক্কার লোকেরা আমার খবর নিতে আসে না ব্যাপারটা কি তখন তিনি মসজিদে আজম বড় আলমকে ডাক দিয়ে ও বড় আলম আমি সারা দেশ সফর করে আসলাম সবাই আমার জন্য পাগল পাড়া কিন্তু মক্কার জমিনের মানুষ আমার দিকে আসে না আমার ঘোড়া দেখতে আসে না আমার সৈন্যবাহিনী দেখতে আসে না আমার সৈন্যবাহিনীর বহর দেখতে আসে না ব্যাপারটা কি বুঝলাম না তখন তো আপনি জানেন না জানেন না এই বক্তব্য যেমন পবিত্র জমি আমার এত পবিত্র জমিন যেই জমিনে আপনার কিছু কাল চলবে আপনার কিছু কাল গড়ে আল্লাহ নবী আসবেন যেই নবী হবে আখিরি নবী আল্লাহু আকবার যেই নবী হবে আখির নবী যেই নবী হবে সর্বশ্রেষ্ঠ নবী যেই নবী হবে কুল কায়নাতের নবী নবীর আগমনের জন্য সবাই অপেক্ষা করছে মক্কার মানুষ কাউকে সম্মান দেওয়া লাগে না কারণ মক্কা তো নিজেই সম্মানিত মক্কার মানুষ নিজেরাই সম্মানিত মক্কাতে সম্মানিত নবী আসবে মদের দুনিয়ার সব মানুষ মক্কার জন্য এই জন্য আপনার দিকে কোনো আকর্ষণ নাই কারণ তাদের আকর্ষণ হলো কাবার দিকে তাদের আকর্ষণ হলো আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দিকে সেই জন্য আপনার দিকে কেউ আকর্ষণ নিয়ে আসে না কথা আছে বসে যখন চোরান হয়ে যায় কেউ আর দেখতে যায় না কথা কোন ঠিক কিনা কথা বলেন ঠিক না বসে যখন কোরআন হয় যায় কেউ দেখতে যায় না অভিমান করে লাভ না ওদের যখন নতুন থাকে তখন পানি আইনা দেয় বলের মধ্যে পানি মান দিবেন না ট্যাং দিবেন তো মান দিব এখন আর কেউ পানি নিয়ে যায় না পাও দেয় না কারণ এখন মধু প্রধান হয়ে গেছে এখন বাচ্চা যত বড় বাচ্চাই হোক না কেন মক্কার মানুষ এত বড় বাচ্চা দেখে অভ্যস্ত আছে মক্কা মানুষ আল্লাহ নবীকে দেখতে প্রতীক্ষা আছে মক্কা মানুষ তো খানা খাবে সেই জন্য কবির আলপাড়ার দিকে কেউ যায় না আমার বাদশার দিকে কেউ আসে না তখন বাদশা মনে মনে একটা কল্পনা করলো যেই মক্কার কারণে আমার সম্মানের খানি এসেছে এই মক্কা নগরীর চিহ্ন আমি রাখবো না মক্কা নগরীকে আমি গুড়া দিব নাউজুবিল্লাহ আরো জোরে খান জমিন গুড়ায় দিবে আমার ক্ষমতা কারো আছে জোরে আওয়াজ করে বলে মুসলমান আছে ভক্তের জমিন ঘুরে দিলাম কল্পনা করলাম যেই মাত্র কল্পনা করেছে এমন কল্পনা করার সঙ্গে সঙ্গে তার মুখ দিয়ে নাক দিয়ে চোখ দিয়ে রক্ত আরম্ভ হয়েছে এমন দুর্গন্ধ বের হওয়া শুরু হয়েছে একটা সাথী সমস্ত লোকেরা তাকে এবার তুলে ফেলে দিল বাচ্চা একা একা গেল চিন্তা চললো আমি এটা কি করলাম রে আমার নাক মুখ চোখ দিয়ে রক্ত বের হচ্ছে দুর্গন্ধ পুষ বের হচ্ছে তখন বাচ্চা ডাকছে বলে মক্কার লোকেরা আমার আলম আমি সংসার আমি বিপদে পড়েছি বিপদ থেকে বাঁচাবার কি রাস্তা আছে ঘোড়া আলেন হাতের শিরায় হাত দিয়া বলে শিরার শিরে হাত দিয়া বলে হাতের রঙের মধ্যে হাত দিয়া বলে ও বাচ্চা যাবো না আপনি দুনিয়ার চিকিৎসা করেছেন এটা তো দুনিয়ার ঔষধ দ্বারা ভালো হবে না কারণ এটা হলো আসমানি রোগ আমার মনে হয় আপনি কোনো খারাপ নিয়ত করেছেন আপনি মনে হয় কোনো খারাপ নিয়ত করেছেন বাচ্চা করেছি তো বলে কে নিয়ত বলে আমি নিয়ত করেছি মক্কার ঘুরে দেবো ঘুরে এই নিয়ত করেছি আমি খারাপ নিয়ত করেছি এবার বলে বাচ্চা আপনি মহা অন্যায় করেছেন খারাপ নিয়ত করার কারণে আমার মনে হয় আপনার এমন দুর্গন্ধার পুজ নাক মুখ রক্ত চোখ দিয়ে বের হচ্ছে ও বাদশা যদি মুক্তি পেতে চান তাহলে কি করতে হবে জুজরে আজম ডাকতে বলে বাদশা মুক্তি যদি পাইতে চান সংকল্প পরিত্যাগ করেন আর মক্কার মানুষদেরকে জিজিয়া দেন কর দিয়া যান আল্লাহু আকবার তখন মক্কার জমিনে বাদশা সংকল্প পরিত্যাগ করলো আর মক্কার মানুষদেরকে কর দেওয়ার নিয়ত করলো নিয়ত করার সঙ্গে সঙ্গে সঙ্গে যান মানুষকে দেশে দেখে সাতটা করে স্বর্ণ মুদ্রা স্বরূপ হাত দিলেন প্রত্যেককে দোয়া নিয়ে এবার বিদায় নিলেন মদিনার পথে মদিনার জমিনে যখন বাদশা প্রধান ডাকতে বলে বড় আলেম ডাক দিয়া বলে মদিনার জমিন তেমন জায়গা যেই জায়গা নবী অবস্থান গ্রহণ করবে যেই জায়গায় মোহাম্মদ নবীর কবর হবে রওজা মুবারক হবে যেই জায়গাতে আখিরি নবী আগমন করবে যেই জায়গায় মক্কার জমিনে নির্যাতনের কারণে নিপীড়নের কারণে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে তাশরিফ আসবে ওই মদিনার জমিনে রাসূলের তামন হবে মদিনার জমিনে রাসূলের রওজা মুবারক হবে ওই বাদশাহ গুজরাত বলে হৃদয় এমন ভাবে রেখাপাত করলো যেই রসুলের কারণে মক্কার শহরকে আল্লাহ সাজিয়েছে যেই রসুলের কারণে মদিনাকে আল্লাহ সাজিয়েছে আমি এত বড় বিশাল সফরে আসলাম সবাই থেকে এবার মদিনার দিকে যাব আল্লাহু আকবার মদিনার দিকে রওনা করলেন মদিনার জন্য গেলেন মদিনার জন্য যাওয়ার পরে তিনি বললেন এই মদিনা অনেক সুন্দর মদিনা অনেক সুন্দর আবার মদিনা আর সৌন্দর্যতা দেখে বিমোহিত হয়ে পড়লেন খেজুর গাছগুলি দেখে বিমোহিত হয়ে পড়লেন আল্লাহর হাবিব সেই জায়গায় রওনা মোবারক হবেন মসজিদ নববী তখন হয় না কিন্তু মদিনার জমি এত সুন্দর পবিত্র ভূমি দেখে তিনি অবাক হয়ে গেলেন অবাক হওয়ার পরে তিনি চিন্তা করলেন রসুলের আগমন যখন মদিনায় হবে রসুলকে সিলেকবার করার জন্য রসুলকে স্বাগত দেওয়ার জন্য আমার পক্ষ থেকে আমি কিছু সৈন্য বাহিনী রেখে যাই আমার পক্ষ থেকে কিছু আলেম রেখে যাই তখন ইয়াহুদিদের পরগণ আলেমদেরকে আমার বন্ধুগণ মদিনার জন্য তিনি স্থাপনা দান করলেন চারশত ঘর বানালেন ওই চারশত ঘর প্রত্যেকটা ঘর বানাই করে জন্য একটা ঘর দোতলা বাড়ি আর বললেন আমি একটা চিঠি লিখে যাচ্ছি ও বড় আমার এই চিঠিটা যদি আমার হায়াতের জিন্দগিতে নবীর সাথে আমার দেখা হয়ে যায় আমার এই চিঠি তো আমি রসুলের কাছে পৌঁছাইয়া দিব তবে আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না আমার এই চিঠি হয়তো আমার রসুলকে আমি নাও দিতে পারি তবে আমি রসুলের কাছে রসুলের হাতে চিঠি পৌঁছাবার জন্য আপনাকে দায়িত্ব দিলাম যদি আপনার মৃত্যু হয়ে যায় আপনি চিঠিটা আপনার করে আপনার সন্তান যেন এই হাতে যদি আপনার সন্তানের যায় আপনার সন্তান যেন করে যায় ওই চিঠি যেন আল্লাহর নবীর হাতে পৌঁছা দেয় আল্লাহর কলমায় নিয়ে চিঠি লিখলাম ঐতিহাসিক চিঠি আল্লাহর নবীর জন্য আমার বন্ধুগণ রাসূলের প্রতি কত ভালোবাসা কত আবেগ কত মহব্বত চিঠি লিখলেন সেই চিঠি বড় আদমের কাছে দিলেন সে আলেম মারা গেল বাংলা সে আলেমকে দোতলা বাড়িটা আর বললেন যদি রাহমাতের নবী মদিনায় তশরিফ আনেন বিশ্বাস আপনার ঘরে হয়তো তিনি তশরিফ আসবেন আল্লাহ নবীর জন্য দোতলা ঘর আমি বানায় দিয়ে গেলাম আল্লাহু চিঠিটা চিঠি লেখার পরে ওই চিঠি যখন নাকি বাদশাহ প্রধান উজিরের কাছে দিয়ে গেলেন বড় আলেমের কাছে গেলেন সে আলেম মারা গেল তিনি ওসিয়ত করে গেলেন তার সন্তানকে ওই সন্তান লোকেরা সুন্দর করে তার চিঠিকে যত্ন করে রেখে দিয়েছে বাচ্চার জন্য পাগল পাড়া হয়ে চিঠি রাখলেন আল্লাহ নবীর জন্য পাগল পাড়া হয়ে বাচ্চার চিঠিকে যত্ন করে রেখে দিলেন তারপরে বাচ্চা যখন আবার মারা গেল ওই লোক যখন মারা গেল তিনি তার সন্তানের হাতে ওই চিঠি লিখে গেলেন আবার তিনি যখন মারা গেল যেতে যেতে একটা পার হয়ে গেছে বাদশাহ টুকরা উপলের চিঠি নেই আছে আস্তে আস্তে হযরতে আব্বাইব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলার হাতে এসে বলেছে ওই বড় আলেমের সন্তান ছিলেন হযরত আব্বাইব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আব্বাইব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলার হাতের মধ্যে চিঠি এসেছে ওই চিঠি যখন হাতের মধ্যে এসেছে ওই মদিনার প্রত্যেকটা আলিমের সন্তানেরা আল্লাহ নবীকে তাদের ঘরে নেওয়ার জন্য পাগল করা হয়ে গেল আল্লাহ নবীকে বলল রাসূলুল্লাহ আপনি আমার ঘরে তাশরিফ আনেন আমি বড় ধন্য হব ওই আলেম বলতেছে হুজুর আপনি আমার ঘরে তাশরিফ আনেন আমি বড় ধন্য হব আপনি আমার ঘরে তাশরিফ আনেন আমি বড় ধন্য হব আপনি আমার ঘরে তাশরিফ আনেন আমি বড় ধন্য হব এই করতে করতে রহমতের নবী ডাকতে বললেন না লাগাম ছেড়ে দিব ওর যার ঘরে গিয়ে বসবে সেই ঘরে মোহাম্মদ তাসলি আল্লাহ নবীর শিওর যখন ছেড়ে দিল ছাড়ার পরে শিওরটা আস্তে আস্তে আস্তে আস্তে হযরত আবু আইয়ুব আল আনসারী আল্লাহ তালাহুর বাড়ির সামনে চলে এসেছে রহমত দেহনবী হযরত আবু আইয়ুব আল আনসারী আল্লাহ তাআলা বাড়িতে তাসলি বানার পরে ডাকতে বললেন আবু লাইলাকে হযরত আবু লাইলা বলে হুজুর আপনি আপনার কাছে একটা মেসেজ দেওয়ার জন্য চিহ্ন দেখলাম আপনার যত অলৌকিকতা দেখলাম আপনার যত মহাজা দেখলাম আপনার যত ইতিহাস আমি আপনাকে পাই নাই কিন্তু আপনার পরিমাণ আনয়ন করলাম আপনার পরিমাণ আনয়ন করলাম আমি আপনার উন্মতের প্রথম উন্মত হতে চাই আপনি আমাদের কবুল করে নেন সালাম দিয়া চিঠি লেখা শেষ করলেন আমার বন্ধুরা ওই তো ব্রাহ্মণ এতেকাল করলাম কিন্তু তো আমার নবী তো এমন নবী এমন নবী এমন নবী দুনিয়ার প্রত্যেকটা নবী বিদায় হওয়ার সময় দিয়েছেন জানার দরকার আছে না নাই আরো আসতে বলেন আছে না নাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 166 নম্বর আয়াতে বলেছেন লাকাদ আল্লাহু আলাল মুমিনিন إذ بعث فيهم فيهم رسولا كانوا من قبل لفي ضلال مبين আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মুমিনরা তোমাদের উপর অনুগ্রহ করেছি কার কি অনুগ্রহ করেছে আল্লাহ বলছেন আল্লাহ কাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন মুমিনদের উপরে মানুষ ছিলেন কিন্তু আমাদের মতো এরকম মানুষ কথা বলেন ঠিক কিনা অসাধারণ বলেন কি অসাধারণ বলেন অসাধারণ ছিলেন আমাদের ঘাম বের হলে দুর্গন্ধ আছে না ছিল কথা বলেন একটা ছিল আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর হাবিবের পেশানি মোবারক থেকে যখন ঘাম বের হতো শরীর মোবারক থেকে ঘাম বের হতো ওই ঘাম মোবারক থেকে নূর বের হতো এবং সেই ঘাম মোবারক থেকে সুগন্ধি বের হতো যা বেশকম করে চাইতে বেশি গন্ধ সুগন্ধ আল্লাহ আমি এটাকে বোতলের মধ্যে ভরে রাখতাম শিশিতে ভরে রাখতাম ভালো কোনো জায়গায় গেলে আমি সেটাকে লাগিয়ে যেতাম আল্লাহ আমাদের মধ্যে যদি আল্লাহ নবীকে আল্লাহ না পাঠাতেন কোন যদি আল্লাহ নবী পাঠাইতেন তাহলে আমাদের জগৎ প্রায় জড়িয়ে যেটা বুঝতো না পায়খানা করলে কিভাবে পবিত্রতা অর্জন করতে হবে এটা শিখতো না শিখাইতো না ভাত কিভাবে খাইতে হবে এটা শিখাইছো না বিবাহ বিবাহ করতে হবে এটা শিখাইছো না যেহেতু আল্লাহ তাআলা দয়া করেছেন আমাদের মধ্য থেকে আল্লাহ নবী পাঠাইছে এই জন্য বলছে তোমাদের মধ্যে থেকে নবী পাঠাইলাম তবে অসাধারণ নবী পাঠাইলাম আল্লাহ বলছে তাকে আমি আল্লাহ তাআলা চারটা দায়িত্ব দিলাম কয়টা আর জোরে এক নাম্বার দায়িত্ব হলো ইসবাল সাবিহিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আয়াত তিনি আমার কাছে মানুষকে ডাকতে আমার আয়াত মানুষকে আমার মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য দাওয়াতের কাজ আল্লাহ তাআলা বলেন দাওয়াতের দায়িত্ব আমার হেদায়েতের দায়িত্ব আমার তবে আপনাকে দাওয়াতের জন্য বেশি পরিশ্রম নেবেন না فلعلك باقع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا আপনি দাওয়াতের জন্য এত বেশি পরেশান হবেন না আপনি আপনার জীবনকে ধ্বংস করে দিবেন না নবী হে। আপনাকে আমি আল্লাহ যতগুলি দায়িত্ব দিলাম তার মধ্যে এক নাম্বার হলো দাওয়াত দুই নাম্বার হলো তালিম তিন নাম্বার হলো তাসকিয়া চার নাম্বার হলো জিহাদ আসবেন দুই নম্বর হলো তালিম করবেন ওই আল্লিমুহুমুল কিতাব আমার কিতাবের শিক্ষা সৃষ্টি দিবেন দিবেন মানুষকে আচ্ছা সত্যি করবেন মানুষের মনকে পবিত্র করবেন আমাদের বিশ্বে এখন অনেকে বলে আমাদের মন পরিষ্কার আছে নামাজ না পড়লে কি হবে নামাজ পড়ে না তার অন্তরে নেতা আছে না নাই যারা আছে না নাই নামাজ নামাজ আত্মা পবিত্র হবে পবিত্র কি পবিত্র হবে পবিত্র হওয়ার জন্য নামাজ পবিত্র হওয়ার জন্য শুদ্ধি বলছেন আপনি তাদেরকে পবিত্র করান আত্মশুদ্ধি শক্তির মাধ্যমে পবিত্র করান আর সর্বশেষ নিরামল হেকমা হেকমাতের ব্যাখ্যা মুখাশ্রী কালাম করেছেন দিনকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বোচ্চ আন্দোলন করা সর্বোচ্চ ডাক স্বীকার করা সর্বোচ্চ কর্ম বন্ধ হচ্ছে দিনের জন্য জিহাদ আমার বন্ধু আমার প্রিয় ভাইয়েরা জিহাদ নয় সন্ত্রাস নয় সন্ত্রাসীর সাথে ইসলামের কোন সম্পর্ক জঙ্গিবাদের সাথে ইসলামের কোন সম্পর্ক ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইসলাম হচ্ছে সুমহান শান্তির বাণী ইসলাম হচ্ছে সুমহান শান্তির বার্তা ইসলামকে যারা লাগায় যারা বলে মুসলমানরা জঙ্গি মুসলমানরা সন্ত্রাসী আমি বলতে চাই তারাই হলো পৃথিবীতে বড় মুসলমানরা কয়জন মুসলমান গোটা বিশ্বের অমুসলিমদের দেশে হামলা দিয়ে মুসলমান মানুষ মেরেছে কিন্তু পৃথিবীতে যত মানুষ হত্যা করেছে সব হত্যার পিছনে দায়ী হিটলার পৃথিবীর ষাট লক্ষ মানুষ মেরেছে তার জন্য হিটলার মুসলমান ছিল না পৃথিবীর নাম করা যত টেরোরিস্ট আছে সন্ত্রাসী আছে কুখ্যাত সন্ত্রাসী ইরাকের জমিনে আফগানিস্তানের জমিনে লক্ষ লক্ষ মুসলমানকে শহীদ করেছে কারণ সহ পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট শিষ্টাচারিক সন্ত্রাসী আমরা মুসলমানরা সন্ত্রাসী করি না আমরা উগ্রবাদ পছন্দ করি না সন্ত্রাসী পছন্দ করি না তবে জিহাদকে আমরা বিশ্বাস করি যখন আমাদের দেয়ালে পিঠ থেকে যাবে তখন আমাদেরকে অবশ্যই আমাদের শব্দ অনুযায়ী প্রতিবাদ করতেই হবে ঠিক কিনা আমাদের ইমান হয়ে গেছে কষ্ট হচ্ছে আপনাদের আলোচনা লম্বা হয়ে যাচ্ছে আমাদের ইমান হয়ে গেছে কয়েক মিনিট তারপরে ছেড়ে দেবে ইনশাআল্লাহ ইমান হয়ে গেছে এক বেচারা বিয়ে করছে কি করছে বেচারা রিক্সা চালা রিক্সা চালক বিয়ে করেছে অল্প শিক্ষিত সাধারণ মেয়ে বিয়ে বউকে ঘরে আনলো বউ এখন এখন স্বামীর জন্য দেওয়া না খুব পাগল পাগল সে তো ইংরেজি ভাষায় বলতে পারে না আই লাভ ইউ আমাদের দেশে পাওয়া যায় ঠিক কিনা হ্যাঁ, হ্যাঁ। কি আরো সমস্যা আমাদের দেশে চলছে আমার ভাইয়েরা অবাক লাগে কথাগুলি দুঃখের সাথে বলছি রাগ করবেন না আমাদের দেশে কি ওদের করার জন্য তদার করার জন্য মিডিয়াগুলি পাগল হয়ে থাকে অথচ বন্ধু মুসলমান হয় বিরোধ হয় তার খবর তারা প্রকাশ করে না আমি তোমাকে আমি তোমাকে ভালোবাসি খাওয়া দেয় বলে ভালোবাসি পোশাক পরে বলে ভালোবাসি পানি দেয় বলে ভালোবাসি এটা জিকির হয়ে গেছে এখন এখন স্বামী বাসালে চিন্তা করলেন আমার বউ আমাকে কত ভালোবাসে এটা তো দেখা দরকার রিক্সা চালাইতে চালাইতে আগে তো প্যাডেল ছিল হ্যান্ডেল ছিল হ্যান্ডেলে রিক্সা চালাইতে চালাইতে বাংলা রিক্সা ওই রিক্সা চালাতে চালাতে চেনের ভিতরে আঙ্গুল ঢুকে আঙ্গুল কেটে গেছে আঙ্গুল কেটে যাওয়ার পরে করলে আমার পাগল করা বোন আমার বাসায় আছে কাউকে না বলে আমি বাসায় যাই আঙ্গুলের মধ্যে টিপ দিয়ে রক্ত পড়তেছে তারপরও ল্যাংড়িয়ে ল্যাংড়িয়ে বাসায় গেছে খোড়া খোড়া ভাবে বাসায় গিয়ে বলছে স্ত্রী আমার তো পা কেটে গেছে স্ত্রী বেচারা তখন তিনি ব্যান্ডেজ না দিয়ে বলতেছে আমি তোমাকে ভালোবাসি এখন এখানে ব্যান্ডেজ দেওয়া দরকার ঠিক কিনা বলেন মুসলমান মুসলমান যখন কোথাও নির্যাতিত হয় আরেক মুসলমান শান্তিতে ঘুমাতে পারে না মুসলমান তখন গোটা বিশ্বের মুসলমানদের জন্য আবশ্যক হয়ে যায় অন্য মুসলমানকে বাঁচাবার জন্য সংগ্রাম এবং আন্দোলন করা প্রতিবাদ সংগ্রাম করা ঠিক কিনা এজন্য এজন্য এজন্য যদি ইসলামের জন্য জান দিতে হয় মাল দিতে হয় তৈরি থাকবেন ইনশাআল্লাহ আমরা গুণাগার থেকে কবরে প্রত্যেকে যেতে হবে যেতে যখন হবে তাহলে মমিন হয়ে যাওয়ার দরকার আছে না নাই রাসূলের দেওয়া দায়িত্ব পালন করার দরকার আছে না নাই আল্লাহ আমাদেরকে তৌফিক দেন জোরে বলেন আমিন আল্লাহ দায়িত্বগুলি আদায় করলাম আলোচনা করলাম সকল দায়িত্বগুলি পালন করব নিজে নামাজি হব নামাজি বানাবার চেষ্টা করব ঠিক কিনা নিজে নামাজি হব পরিবারকে নামাজি বানাবার চেষ্টা করব নিজে হালাল হালাল সবাইকে হালাল খাওয়ার বন্ধ করব দাওয়াতের কাজ করব মানুষকে কোরআন শিক্ষা দিব মানুষকে দিন শেখার জন্য মেহনত করব এভাবে ছাত্র শুদ্ধির জন্য চেষ্টা করা আমার বন্ধু প্রত্যেকটা ক্ষেত্রে ভূমিকা রেখে যদি আমি করতে পারি তাহলে আমার রাসূলের কাজের সাথে আমার যদি মিল থাকে রহমতের নবী কিয়ামতের ময়দান আমাকে বুকে টেনে নেবে সুবহানাল্লাহ আমার মদ মরতে যখন হবে আল্লাহর কাছে তওবা করে মরা আল্লাহর দরবারে গুনাহ করে মরা গুনাহ চেয়ে মরার দরকার আছে না নাই পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার বাচার আমার নাই উপায় দয়া মাফ করো মাফ করো পৃথিবী না জানো আমি তো জানি আমি কি করেছি হা জেনে রাজনে কত যে কতবার যে করেছি কতবার জেনে রাজনে কত যে আমি করেছি পাও কতবার যে করে جزاكم الله خيرا الله تعالى خير الحياه الطيبه